আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটিমান্ডা ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজ মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছুটা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর সাহায্যে যে কোনো ধরনের ডকুমেন্ট প্রশ্ন চিঠিপত্র টাইপ করা প্রিন্ট দেওয়া ছোটোখাটো ডিজাইন ও বই তৈরি করা সহ বিভিন্ন কাজ করা যায় অত্যন্ত সহজে প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে এটির ইন্টারফেস অতি সহজ হওয়ার কারণে সামান্য কম্পিউটার জানা যে কোনো ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালেখির কাজ সম্পন্ন করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য যে সকল বন্ধু উইন্ডোজ এক্সপি কিংবা উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তারা স্টার্ট বাটনে ক্লিক করবেন এরপর মাইক্রোসফট অল প্রোগ্রামসে দেন মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন এরপর মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ সেভেনে ক্লিক করবেন মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে প্রদর্শিত হবে পেজটিতে কিছু tool title bar control bar ribbon আবার কিছু টুল ইত্যাদি প্রদর্শিত হবে উক্ত পেজে একটি লাইটের মতো দাগ উঠানামা করতেছে সেটাকে কার্সর বলা হয় আর মাউস নাড়া দিলে যে আইয়ের মতো যে ভীমটি নাড়াচড়া করে এটাকে মাউস পয়েন্টার বলা হয় আয়ের মতো যে দাগটি উঠানামা করে সেটাকে কার্সর বলে আগে উল্লেখ করেছি কার্সর যেখানে থাকবে সেখান থেকে লেখা আরম্ভ করা যাবে লেখা আরম্ভ করার জন্য আপনি কিবোর্ড থেকে যে কোনো একটি শব্দ যেমন কি এ টাইপ করলে এ প্রদর্শিত হবে স্পেস দিলে অটোমেটিক এ শব্দটি ক্যাপিটাল লেটার হয়ে গেল তার কারণ মাইক্রোসফট অফিস কর্তৃপক্ষ একটি লাইনের শুরুতে যে কোনো শব্দ লিখলে বা যে কোনো ক্যারেক্টার লিখলে সেটি ক্যাপিটাল লেটার হয় সেই ব্যবস্থা করে রেখেছেন এরপরে যদি আপনি কিবোর্ড থেকে বি টাইপ করেন এরপর স্পেস দেন স্পেস দিলে সেটি আর বড় হাতের হবে না তার কারণ ওইরকম নির্দেশনা দেওয়া নেই প্রথম নির্দেশনা দেওয়া আছে যে কোনো লাইনের প্রথম শব্দ ক্যাপিটাল লেটার হবে স্পেস হচ্ছে কিবোর্ডের সর্ব নিচের লাইনে লম্বা যে কীটি সেটি এটিকে স্পেস বার বলা হয় স্পেস বারে চাপ দিলে লেখা কিছুটা ফাঁকা হবে আপনি বি লেখার পরে আমরা যদি সি লেখেন সি লিখে আবার একটু স্পেস দেন স্পেস দিয়ে ডি লিখতে পারেন এরপর continue E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z আর নিচে নিচের লাইনে একটি ফুল স্টপ আছে সেটি দিতে পারেন এরপরে যদি আপনি নিচের লাইনে কিছু লিখতে চান এন্টার কি চাপতে হবে কিবোর্ড থেকে এন্টার কি চাপলে নিচের লাইনে চলে আসবে লেখা এখানে আপনি আপনার নাম লিখতে পারেন সাপোজ আমি আমার নাম লিখতেছি MD Mohammad S H A F A Y T Shafayet H O double S A I N Hussain পরিষ্কার দিলাম লক্ষ্য করুন এমডি সাফায়েদ হোসেন লেখার ক্ষেত্রে আমি এমটা দিয়েছি বড় হাতের এসটা দিয়েছি বড় হাতের এসটা দিয়েছি বড় হাতের বড় হাতের লেখা লেখার জন্য আপনি কিবোর্ড থেকে শিপ কি চেপে যে শব্দ লিখবেন শিপ কি চেপে যে ক্যারেক্টারটি লিখবেন সেটি বড় হাতের হবে শিপ কি ছাড়া যে যে কোনো ক্যারেক্টার লিখলে তা ছোট হাতের হবে এরপর আপনি টাইপ যদি প্র্যাকটিস করতে চান তাহলে লক্ষ্য করুন এখানে টাইপ করার জন্য একটি সুন্দর একটি ফর্মুলা দেওয়া আছে আপনি হাতের বাম হাত থেকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে এ এস ডি এফ এবং ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে কোলন এল কে জে এর মধ্যে হাত বসাবেন হাত বসিয়ে আস্তে আস্তে টাইপ করার চেষ্টা করুন প্রথম দিকে কিছুটা যে মনে হলেও দেখবেন বিষয়টি খুব সুন্দর এবং চমৎকার আপনি সুন্দরভাবে টাইপ করা শেখার জন্য এই ফর্মুলাটি ফলো করতে পারেন এতে করে আপনি অল্প দিনে টাইপ করা অতি সহজে শিখে যাবেন আপনি A S D F G অ্যাপের টু বাম হাতের সাদা আঙুল দিয়ে লিখবেন এরপর জি লেখার জন্য সাদা আঙুলকে ব্যবহার করবেন আবার ডান হাতের যে সাদা আঙুল দিয়ে হবে এস লেখার জন্য সাদা আঙুল ব্যবহার করবেন ঠিক তেমনিভাবে ফর নিচের লাইনে যদি আপনি টাইপ করতে যান তাহলে কনিষ্ঠ আঙ্গুলের পরের পরবর্তী আঙ্গুল দিয়ে আপনি জেড চাপবেন এরপরে এর পরবর্তী আঙ্গুল দিয়ে এক্স চাপবেন এর পরবর্তী আঙ্গুল দিয়ে সি এবং ভি অর্থাৎ বাম হাতের সাদাত আঙ্গুল দিয়ে সি এবং ভি চাপবেন বা সি টাইপ করবেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পুলিশ টপ এরপর কমা দেন এর পরবর্তী আঙ্গুল দিয়ে এম সাদাত আঙ্গুল দিয়ে এন এবং বি টাইপ করবেন উপসাহিত্যে টাইপ করার জন্য ডান হাতের কনিষ্ঠ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউ এরপর পরবর্তী আঙ্গুল দিয়ে ডাব্লিউ মধ্যম আঙ্গুল দিয়ে ই e, সাধারণত আঙ্গুল দিয়ে আর এবং টি টাইপ করবেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি এর পরবর্তী আঙ্গুল দিয়ে ও মধ্যম আঙ্গুল দিয়ে আই সাদাত আঙ্গুল দিয়ে ইউ এবং ওয়াই টাইপ করবেন এই টাইপ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে কিছুটা ব্যাগ পেতে হবে কিন্তু না ঘাবড়িয়ে যদি আপনি টাইপ করেন টাইপ করতে থাকেন তাহলে আপনি দেখবেন খুব সহজে আপনি টাইপ স্পিডিং বা টাইপ স্পিড বাড়াতে পারবেন পরবর্তী কী দেখুন কিভাবে টাইপ করবেন এই ছবিতে মোটামুটি কোন আঙ্গুল দিয়ে কী করবেন সেটা একটু চিন্তা করলে দেখতে পারবেন বুঝতে পারবেন আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ